হ্যালো মধ্যে সবাই কেমন তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে অ্যান্ড ওয়ান বিফোর ভিডিও নিয়ে তো চলো এই ভিডিওটা দেখতে থাকো এটাও কিন্তু একটা ওয়ান বিফোর ভিডিও অ্যান্ড এটাও কিন্তু সিএস ম্যাচ কোনো মানে কাস্টম ম্যাচ নয় তো এটা one before video and dessert দিয়ে তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা কিন্তু দারুণ ভিডিও হবে তো সবাই দেখতে থাকো সামনে একটা অলরেডি চলে আসছে ভাই ওহো অ্যান্ড uh, মানে চারটা কিন্তু হবে চারটা কিন্তু ওয়ানটা হলো শুধু অ্যান্ড ডেজার্ট শট হবে তো বেশি দেরি না করে সবাই আমার দেখতে থাকবো পুরো ভিডিওটা চলো এখানে একটা মেয়ে আরে ভাই কোন গান আসো আমার ডেজার্ট ছাড়া তো আমার পুরাই অসল এই দেখো ओ जहरीला भाई तो यहाँ पर एक इस इसको भी पेल दिया हमने তো এটারে আমি কনফার্ম করে দিই কেননা হে- আরে কেননা কনফার্ম না করলে হয়তো আবার কেউ কোথা থেকে আসে রিভাইভ দিয়ে দেবে তখন অনেক প্রবলেম হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি দুটো শেষ হয়ে গেছে আর ওদের একটা নক আছে আর দুটোই বেঁচে আছে Double তো এটাও অলরেডি kill. কনফার্ম হয়ে গেছে আর এটাও কিন্তু হেডশট বাদ বাকি আছে দুটো তো দেখা যাক এই দুটা কোথায় আছে এইটা মনে হয় ওই সাইড আছে কারণ আমার ওই সাইডে মারছে তো ভাই আমার উকমো তো প্রায় শেষ হয়ে গেল রে ইয়ার এখনো বাইরে হলো না কেউ কোথায় আছো তোমরা এ ভাই দেখো এখানে একজন জুতা দাঁড়াই গেছে ভাই আবার পালাইছে চলো আগে এই সাইডটায় যাবো আরে না ভাই ফাইট হচ্ছে না কি করে আসছে ও ভাই খতম এ বান্ধবী খতম অ্যান্ড ওটা কিন্তু ফাইট দিচ্ছে ভাই তুমি দয়া করে ওটা মেরে দেও না তাহলে কিন্তু আমার রেস মারা শেষ হতে হবে পুরাটাই তুমি দয়া করে ওকে মেরো না লাগানো মাল খাইনি ও বাই জাইলা তো দেখাচ্ছে পরের ভিডিওতে গুড বাই